এবারে পরের প্রশ্ন আমি শুরু করতে চলেছি না এবার আমি প্রশ্ন করব তোমার মাথায় যে চুল আছে এটা আসল বটে না নকল লে কেলা লে লেখ আমি টাকুলা বটি আমার মা বাবা আমাকে টাকুলায় জন্ম দিয়েছে আমি ফটোগ্রাফার বটি আমার মা বাবা আমাকে ফটোগ্রাফার জন্ম দিয়েছে লেট করবো কাছে দেখো নি নাহলে পয়সা কমাই দেবো তো নারকেল ডিলিট করবো কাছেটা তাল ডিলিট <laughs> কর সালা ডিলিট কর নাহলে তোকে এক্ষুনি চটপটি বানাই দেবো সালা